হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটি টেস্টি খাবারের রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিকেন ডামস্ট্রিক চিকেন ডামস্ট্রিক বানানোর জন্য আমি প্রথমে চারটা লেগ পিস নিয়ে নিচ্ছি লেগ পিসগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব সিদ্ধ হয়ে যাওয়ার পর সেই লেগ পিসগুলো থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব আর স্ট্রিকগুলো রেখে দেব আর একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো সেই চিকেনগুলোর সাথে ভালো করে মেখে নেব তারপর পেঁয়াজ কুচি দেব ধনে পাতা কুচি দেবো লঙ্কা কুচি দেব রং গুঁড়ো দেব শুকনো লঙ্কা গুঁড়ো দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে সেটাকে ভালো করে মাখবো মাখা হয়ে যাওয়ার পর এরকম গোল গোল শেপে দলা পাকিয়ে নেব দলা পাকিয়ে সেই স্ট্রিকগুলো যে রেখেছিলাম সেই স্ট্রিকগুলো ভরে ডিম লাগিয়ে নেব ডিম লাগানোর পর আমরা সুজির মধ্যে লাগিয়ে নেব সুজি লাগিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব আজকে আমাদের চিকেন ড্যামস্টিক রেসিপি রেডি